বাংলাদেশের অভিনেত্রী যে সানাই উনি যে যাদের দেশে গেছে তাকে আপনি জানেন না আমি জানতাম না এখন শুনলাম এখন তো শুনছেন আপনার অনুভূতিটা কেমন ওনার সম্বন্ধে বলা মানে, মানে কিছুই বলার নাই মানে কি বলবো এটা চিন্তা করতে হবে একটু শর্টকাটের ভিতরে বলে দেন ওর মতো মেয়ের পক্ষে সব কিছুই সম্ভব এটা বলে লাভ নাই আমার মতো ভালো না কেন ভালো ও তো আপনার মতো একটা মেয়ে মেয়ে কিন্তু মেয়ে হইলে যে ভালো হইতে হবে তার তো কোনো গ্যারান্টি নেই ভালো নাও হইতে পারে খারাপ অনেক কিছুই আছে তার ক্যারেক্টার তার চলাচলতে আচার আচরণ কোনো কিছুই আমি লাইক করি না আপনি যে মেলায় আসছেন অনুভূতিটা একটু প্রকাশ করেন মানে অনুভূতিটা কেমন মেলায় আসলে তো মজাই লাগে ভালো লাগতেছে সবাই ঘুরতেছি সবাই মিলে আসছি আচ্ছা ভাই একটা খবর কি জানেন বাংলাদেশের অভিনেত্রী যে সানাই চাঁদে গেছে হ্যাঁ জানি তো ওনার সম্বন্ধে আপনার মতামতটা কি উনি যে চাঁদে গেছে ও ওর সম্পর্কে কি বলবো তো যে একটা ওয়েট কবে জানি ও চাঁদ গেছে চাঁদের দেশ থেকে আমাদের মাথার উপরে পড়ে তা আল্লাহ জানে এটা কিছু করার উচিত না অবশ্যই এখন কি করা যায় ভাই খুব ভালো খুব ভালো বলতে কেমন ভালো অনেক এক্সাইটিং মেলায় মানে আসছি ফ্রেন্ডদের সাথে ভাইদের সাথে সবার সাথে ঘুরতে আসছি সো এনজয় করার জন্যই আসছি তো ভালো হওয়ারই কথা আচ্ছা আপনাকে করি আপনি যে সাজছেন হ্যাঁ সাজতে আপনার কতক্ষণ লাগছে পাঁচ মিনিট এত তাড়াতাড়ি হ্যাঁ রেগুলার করতে করতে অভ্যাস হয়ে যায় না মানুষ আচ্ছা, কেন অন্যদের কি বেশি দেরি হয় আমি পার্লারে গেলে অবশ্যই আমি একটা ছেলে অবশ্য পার্লারে গেলে তারা ধীরে ধীরে করবে বাট আমরা তো কেন পালাতে মেলায় কেন আসলে পালাতে আসতে হবে নিজের হাত দুটো কি চলে গেছে তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ, আমরা আসছিলাম এলটিডির পক্ষ থেকে তো আপনার মেলা উপলক্ষে আপনার ডানো রেসপন্স কেমন চলতেছে হ্যাঁ রেসপন্স ভালো আমরা হচ্ছে পাঁচ টাকা এক কাপ দিচ্ছি আর একটার সাথে একটা ফ্রি দিচ্ছি এই আর কি আর আপনাদের আপনারা যে ফ্রি দিচ্ছেন তো আপনাদের সেলসের কী অবস্থা ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে শুধুমাত্র এখানে ডিস্টার্বে আছি মানে এখানে চিল্লা চিল্লি হইতেছে টাকা দিয়ে মানুষ বিনোদন না নিয়ে চিল্লা চিল্লি করতেছে আচ্ছা ভাইয়া আপনি যে ডানুর ক্যাম্পিং করতেছেন তো আপনি তো খাওয়াচ্ছেন হ্যাঁ। তো কেমন রেসপন্স পাচ্ছেন ডানু ক্যাপ্টেন কি ভালো অবশ্যই ভালো আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনারা এক কাপ খেয়ে দেখেন আপনাদের কাছ থেকে রেসপন্সটা জানবো যে আচ্ছা মাদার বাগের ভাইয়া আপনার নাম কি আকিব আকিব জি আচ্ছা ভাইয়া মেলে তো দেখতেছি সবাই সবার জিভের সাথে আসতেছে আর আপনি একা জি ভাইয়া আমি আসলে ছোট থেকে সিঙ্গেলই ছিলাম এখনও সিঙ্গেলই আছি আশা করি বিয়ের পর হইতে পারি কেউ থাকতে পারে মেলায় নিয়ে আসতে পারবো ঘুরতে পারবো বাট বাট কোনো কাউকে কোনো মেয়েকে কোনো মেয়েকে কোনো মেয়েকে আপনি না না না, না আমার দিয়েছিলাম বাট হয় নাই ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া